ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অপরূপ একটা পরিবেশ বাগান আছে এগুলো আছে আমাদের সম্পূর্ণ মানে বাগান এরিয়া গার্ডেন যাকে বলা হয় আরেকটা কথা কী বলেন তো যে এখানে যে আমরা এত কিছু যে করছি কি না মানে এতটা মানুষ বলে না যে গ্রামের লোক সব থেকে বেশি happy we are happy tension নাই নো টেনশন আমি আর আমার ভাই আসছে আজকে ফার্স্ট ব্লগ বানাতে কি বানাতে ভাই ব্লগ কি বানাতে হ্যাঁ ব্লগ এই তো আমার ভাইও ব্লগ বলছে বলতে পেরেছে এই যে হলো আমাদের সম্পূর্ণ এরিয়ার বাগান দেখছো গার্ডেন এগুলো কোথায় পাবা কোনো জায়গায় নাই শুধু আমাদের দিকে আছে বুঝলা অতএব এই জিনিসগুলো দেখে থাকো আরে ভাই আমাকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট নতুন নতুন জায়গা নতুন নতুন আপডেট নতুন নতুন সব কিছু পাবা নো টেনশন রাগি ভাই ও রাগি ভাই কেমন আছো তুমি এই যে আমার রকি ভাই রকি ভাই বলো আমরা এখন কোথায় যাচ্ছি ভাই হ্যাঁ বাগানে তো আছি এখন যাচ্ছি কোথায় হুম আচ্ছা তোমার গার্লফ্রেন্ডের নাম কি হুম তোমার গার্লফ্রেন্ডের নাম কি বলো তো ভাই কি নাম তো ভিভার্স আজকে এখান থেকেই ঠিক আছে বেশি লং ভিডিও এখন বানানো ঠিক না যেহেতু আমি নতুন তো লং ভিডিও অতটাও ঠিক না দু চার মিনিটের এখান থেকে আমি শেষ করলাম আজকের ভিডিওটা তো এরপরে দেখাবো নতুন একটা জায়গা স্পেশাল জায়গা আছে আমাদের এখানে স্পেশাল জায়গা যদি দেখতে চাও ওটা আমি সম্ভবত চার নম্বর পার্টে ছাড়বো আমি আমার বেশি কিছু লাগবে না শুধু হালকা একটু কমেন্ট করে দিলে হয়ে যায় ঠিক আছে কোনটা পার্ট চাই part one part two part four অব্দি আছে জায়গা মানে চারটা জায়গা আছে এটা আজকে একটা জায়গা দেখালাম আর তিনটা জায়গা আছে দেখাবো এই বলে এরপর আসছি নতুন একটা এপিসোডে আমি আর আমার রকি ভাই রকি ভাই এদিকে দেখো এদিকে এদিকে চলো বলো বাই বাই ভালো করে বলো এই ওই মারা তোর না ভালো করে বল